বল বীর বল উন্নত মমশির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময়ী আমি বিশ্ববিধাত্রীর মমললাটি রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকাদিত্য জয়শ্রীর বলবীর আমি চির উন্নতশীল আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলো কেসে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বীর চির উন্নত মমশীর আমি সঞ্জয় আমি খুর্নি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার কালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি ছায়রাউট আমি হিন্দল আমি চলো চঞ্চল ঠমকি চমকি পথ যেতে যেতে চকিত চমকি ফিন্দিয়ারি তিন্দল আমি চপল চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা বলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রী আমি শ্বাস শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নতশীল আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়াল হরতম হাই হরতম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী হিসুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাসের বাঁশরি আর হাতে রণতূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষপিয়া ব্যথা বাড়ি ভিড় আমি বোমকেশ ধরি বন্ধন হারা হারা গঙ্গীর বলবীর চির উন্নত মমশীর আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মামরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিজ আমি আপনারে ছাড়া কাহারে করি না কুর্নিশ আমি বচ্চ আমি ঈশান বিশারে অঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার আমি পিনাক পানির নম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি মহাচক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচণ্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খোলের তরুণ আমি পৃথিবীর তর্পহারী আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি পারিথির মহাকল্লল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দল দল আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্যী আমি সরসির সিজি সরসিজ প্রেম উত্তাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হতাশ আমি হতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসীর চির গৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিশ্বে জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আর কাতরতা ব্যথা চিত চুম্বন চোর কম্পন আমি থর থর থর প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কনকন আমি চির শিশু চলিনি নিচল আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বিন বিনি গান গাওয়া আমি আগুন নিদাগ আসা আমি রুত্র রুদ্র রবি আমি মরুণীর ঝড় ঝড় ঝড় আমি শ্যামলীন ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি সহসায় আমারে চিনেছি আমার খুলিয়া গিয়েছে সব পান আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরণে বৈজন্তে মানব বিজয় কেতন ছুড়ে ঝড়ের মতন করতলে দিয়া স্বর্গমত্ত করতলে আমি বর্রাক আর উচ্চৈশ্রবা বাহন আমার হেমত খেসা হেকে চলে আমি বসুদা পক্ষে আগলে অত্রেই বারো বপন্নি কালারন আমি পাতালে মাতালে অগ্নি পাতাল আমি তর্কে চড়িয়া উড়ে চলি চতুরি দিয়া দিয়া লম্ফ আমি তার সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসকের ফানা চাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের সাবটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি অর্ফিয়াসির বাসরি মহাসিন্ধু তলা ঘুম ঘুম ঘুম চুমুদিয়া করি নিখিল বিশ্বে মম বাসরির টানে পাশরি আমি শ্যামের হাতের বাসরি আমি রুসে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দজকে নিভে নিভে যাই কাঁপিয়া আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবনে বন্যা কভু ধরনের পরিবরণিয়া কবু কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কায় আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষভর ফণি আমি ছিন্ন মোস্তা চণ্ডী আমি রণদা নাসি আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময়ী আমি অজরে অমরে অক্ষয় আমি অব্যয়ী আমি মানব দানব আমি বিশ্বের চিরদুর্জয় জগদীশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গ মাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুঁড়িয়া গিয়াছে সদ্পাল আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন আকাশে বা আকাশে ধনিবে না অত্যাচারীর খড়্গ কৃপান ভীম রণভূমি রণিবে না বিদ্রোহী রণকান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে কেদি পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর আমি বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নতশীল